নমস্কার বন্ধুরা এ সবাইকে স্বাগত আমি আজকে আবার চলে এসেছি একটা রান্নার নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে সেটা হচ্ছে মোচার চিংড়ি মাছ দিয়ে মোচার ঘন্ট তাই চলুন কি কি লাগছে ইনগ্রিডিয়েন্টস আপনাদের বলে দিই প্রথমেই আমি মোচাটা সিদ্ধ করে নিয়েছি চিংড়ি মাছ নিয়েছি চিংড়ি মাছটা ভেজে নেব পেঁয়াজ কুচি নিয়েছি লঙ্কা নিয়ে নিয়েছি কাঁচা লঙ্কা ওখানে আলু ভাজা আছে আলুটা ভেজে নিয়েছি কেটে টমেটো কুচি আছে কাঁচা ছোলা ভিজিয়ে রেখেছি রাত্রিবেলা একটু ভিজিয়ে রেখেছিলাম ছোলাটা পরে ভেজে নেব আর এখানে আবার লঙ্কা পেঁয়াজ আদা রসুন সব পেস্ট আছে আর এখানে নিয়েছি চিনি লবণ ধনে গুঁড়ো জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো তেজপাতা গোটা গরম মশলা এখানে একটু গুঁড়ো গরম মশলাও নিয়েছি তাহলে চলুন রান্নাটা স্টার্ট করছি আর আমার চ্যানেলে যারা নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং যারা আমার চ্যানেলটা দেখছেন এখনও সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন লাইক কমেন্ট শেয়ার করবেন চলুন রেসিপিটা শুরু করি প্রথমেই আমি গ্যাসটা ধরিয়ে নেব গ্যাসটা ধরিয়ে নিলাম এবার কড়াইতে তেল দেবো তেলটা গরম হলে আমি ছোলাগুলো একটু ভেজে নেব যার জন্য তেলটা কম দিয়েছি ছোলাগুলো আমি একটু ভেজে নেব ছোলাটা ভাজা হয়ে গেছে আমি তুলে রেখেছি এবার চিংড়ি মাছটা ভেজে নেব চিংড়ি মাছগুলো কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো চিংড়ি মাছটা ভাজা হয়ে গেছে চিংড়ি মাছটা আমি ভেজে তুলে রেখেছি এবার কড়াইতে আর একটু তেল দেব তেল দিয়ে দিয়েছি এবার আমি এক এক করে তেজপাতা গোটা গরম মশলা এগুলো দিয়ে দেবো কাঁচা লঙ্কাটা দিয়ে দেবো পেঁয়াজ কুচিটা দিয়ে দেবো পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে আসার পরেই আমি টমেটো কুচিটা দিয়ে দেবো টমেটো আর পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে যাওয়ার পর আমি যে পেস্টটা করেছিলাম ওই পেস্টটা দিয়ে দেবো পেঁয়াজ আদা রসুনের যে পেস্ট করা হয়েছিল লঙ্কা আছে এর মধ্যে পেস্টটা দিয়ে দেবো লঙ্কাটা আপনারা দিয়ে যেরকম স্বাদ খান সেরকমভাবেই দেবেন যারা ঝাল ভালোবাসেন তারা আর একটু লঙ্কা দিয়ে নেবেন আমরা ঝালটা একটু কমই খাই তাই লঙ্কাটা একটু কমই দিলাম এবার এক এক করে গুঁড়ো মশলাগুলো দিয়ে দেবো প্রথমে ধনে গুঁড়ো দিলাম অল্প একটু জিরে গুঁড়ো দিলাম হলুদ দিলাম চিনি দেব লবণ দিলাম মশলাটা ভালো করে নেড়ে নিই মশলাটা ভাজা ভাজা হয়ে গেছে কষানো হয়ে গেছে এবার আমি মোচাটা দিয়ে দেব মোচাটা আগেই সেদ্ধ করে জল ঝরানো ছিল মোচাটা কিন্তু ভালো করে সেদ্ধ করে জল ঝরিয়ে নিতে হবে মোচাটা আমি ভালো করে সেদ্ধ করে জল ঝরিয়ে নিয়েছিলাম ধোসাটা বেশ ভাজা ভাজা হয়ে আসার পরে আমি এবার আলু ভাজাগুলো দিয়ে দেবো দিয়ে নেড়ে নেব এবার একে একে ছোলা যেগুলো ভেজে রেখেছিলাম সিদ্ধ করে ভিজিয়ে রেখে সরি ভিজিয়ে রেখে ভেজে নিলাম ছোলাগুলো ছোলাগুলোও দিয়ে নেবো দিয়ে বেশ কিছুক্ষণ নাড়তে থাকবো আলুটা দেওয়ার পর বেশ কিছুক্ষণ নাড়ার পর আমি এবার চিংড়ি মাছ ভাজাটা দিয়ে দেব দিয়ে নাড়িয়ে নেব আমার মোচা চিংড়ি মাছ দিয়ে মোচা একদম রেডি আমি এবার একটু দু তিন মিনিট নাড়িয়ে বা পাঁচ মিনিট মতো রেখে সার্ভ করবো নামানোর আগে একটু ঘি আর গরম মশলা ছড়িয়ে রান্নাটা নামিয়ে দেবো চিংড়ি মাছ দিয়ে মোচার ঘন্ট আমার রেডি সার্ভ করা হয়ে গেছে রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই বাড়িতে ট্রাই করবেন খেতেও খুবই সুস্বাদু হবে আশা করছি আর ভালো লাগলে একটা লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন আর প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন